الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর নাড়ুঘাট পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তফসিল করার মাহফিলের সনামধন্য সভাপতি জনাব জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান নয় নম্বর আসকর ইউনিয়ন পরিষদ দিনাজপুর সদর মাইকের আওয়াজের মশনকে সমস্যা এত কি করে দিয়েছেন একটা দেবেন চোদ্দটা দিয়ে রেখেছেন আল্লাহ যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছেন এবাদত হিসাবে যেন গণ্য করে সকলে বলেন আমিন মাহবিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেব মাননীয় জাতীয় সংসদ সদস্য মাননীয় হইফ যারা ইকবালুর রহিম এমপি অসুস্থ আছে আল্লাহ যেন শেফায় কামেলা জেলা করে অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি এখানে একটা একটা করে নাম বললে অনেক সময় লাগবে এমনিতে আমাদের সময় আজকে একবারে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মান আরো বাড়িয়ে দেয় বলেন মঞ্চে বসা বলা মায়ের রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এ মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছেন বিশেষ করে আব্দুর রাজ্জাক মাস্টার আখতারুজ্জামান সহ নামনা জানা অন্যান্য সদস্যবৃন্দ যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন জাতুল কোবরার মতো বানিয়ে দেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছেন দিনের বেলা হাজারো কাজ এলাকার মানুষের আছে আমরা দেখতে পাচ্ছি এলাকায় প্রবেশ করে সব বাদ দিয়ে করানের অনুষ্ঠানে যারা আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা করান শোনার এবং উপস্থাপন করার যে ধরন এটা আল্লাহর কাছ থেকে জেনে নেই কারণ এটা তো সাধারণ কোনো অনুষ্ঠান না যে এসে অঙ্গভঙ্গি দিয়ে বা এদিক ওদিকে করে শুরু করলাম আল্লাহ যেভাবে শিখিয়েছেন করান অনুষ্ঠান তৈরি করার জন্যে উপস্থাপন করার জন্য আমরা ওইদিকে একটু মনোনিবেশ করি এরপরে দেখি সামনে কি বলা যায় আপনারা আছেন ময়দানে আছেন তো হ্যাঁ এটা একটা ক্লাস এখন বা ক্লাস হয় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কত পঁয়তাল্লিশ মিনিটের উপরে ক্লাস আমি আজও পাইনি কোনো জায়গায় সর্বোচ্চ হয় পঁয়তাল্লিশ মিনিট কেন যারা ক্লাসগুলো ভাগ করে কর্তৃপক্ষ যারা আছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় সব জায়গায় সর্বোচ্চ ক্লাস কত মিনিট এই জবাব দেন না কেন কেন দেয় কারণ যারা ক্লাস নেবে ওদের পঁয়তাল্লিশ মিনিটের উপরে আর যোগ্যতা নেই নাকি বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম তাদের বক্তব্যগুলো তথ্যমূলক যেগুলো দেয় আমার ডক্টর লকমান হোসেন আল কোরআন বিভাগে ওনাদের ক্লাসগুলো যদি এক ঘন্টা না বারো ঘন্টা একাধারে করা যায় তাও মানুষ বসা পায়খানা বাদ দিয়ে বসে থাকবে এমন আকর্ষণ দিয়ে বলতে পারে কথা তিনি তার বাগ্মী তার কথার যে গভীরতা অনেক চিন্তা ভাবনা করে তিনি কোরআনের গভীর থেকে তথ্য তুলে আনতেন অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে সর্বোচ্চ তাকে ক্লাস দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট কত মিনিট তার যোগ্যতা নেই এই কারণে নাকি সময় নেই এই কারণে সময় সময় নেই কেন বিজ্ঞান মানুষের মেধার উপরে গবেষণা চালিয়ে দেখেছে মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মানুষ কথাগুলো ক্যাচ করতে পারে এরপরে যতই বলেন ও যত মেধা ভালো হোক কথা বললেও মনে রাখতে পারবে না কথা বুঝতেছে মানে এখানে তো বারো বাপের তেরো ছেলে এক একটা এক এক রকম ভার্সিটিতে যারা ক্লাস নেয় প্লাস ছাত্রগুলো সব একই মানে বাংলাদেশের মেধাগুলো সব ওখানে বসে থাকে ওখানে সেমিনার সিম্পোজিয়াম ক্লাস বলে কথা বলা একটু সহজ আছে যদি যোগ্যতা থাকে আর এই জায়গায় কথা বলে একটু ঝামেলা কারণ এখানে তো সব কৃষিমের মানুষ আছে এক একজনের যোগ্যতা এক এক রকম এমনও মানুষ বসে আছে বম বাস্টিক মার্কে আর পেটে বম মারলেও বের হবে না আছে না আর অনেকে আছে অনার্স মাস্টার্স করা বিএ পাস সবার যোগ্যতা তো এক না এই জন্য স্থান কাল পাত্র ভেদে চারিদিকে তাকিয়ে কথা বলা লাগবে আমি আমার বিশ্ববিদ্যালয়ের স্যারদের সাথে অনেকগুলো অনুষ্ঠানে গিয়েছিলাম এরকম মাহফিলে রাতের বেলায় ওনার আগে বলে আমি হামজা তুমি পরে ওঠো কারণ আমরা তোমার স্যার যদিও কিন্তু এই যে ময়দান এই ময়দান আমাদের জন্য না তুমি নামার পরে দেখা যাচ্ছে ফেরেস্তা নিয়ে ওয়াজ করা লাগবে কেউ থাকবে না এই জন্য ওনাদের সাথে যে কয়টা ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী ডক্টর লোকমান হোসেন ওনাদের সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম আগে উঠতে ভয় পায় পরে উঠতে আগে ওইটি আমরা শেষ করে দিয়ে দিক ওদিক করে এরপরে তুমি যা পারো করো এটা একটা ক্লাস যেহেতু ক্লাস যেভাবে করা লাগে ছাত্রের মতো আপনারা জবাব দেবেন দেবেন তো হ্যাঁ করান উপস্থাপন করার ধরন শিখিয়েছে কে সবাই বলেন আল্লাহ পাক বলেন কিতাব সিলা ইলাইকা ফালায়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন সূরা দুই 2 নম্বর আয়াত আল্লাহ ধরে দিয়েছেন হে নবী এই যে কিতাব আপনাকে আমি দিলাম কেন কিতাব এই কারণে দিয়েছি ফালা এখন ফি সাদরিকা আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা সংশয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি কাজ না করে কি করতে গিয়ে প্রচার করার সময় আপনি কোনো ভয় পাবেন না কারো দিকে তাকিয়ে কথা বলবেন না আপনি তাকে কথা বলবেন আমি আল্লাহর দিকে হারজন শব্দটার ব্যাখ্যা কি আমরা দুইটা পেয়েছি তাপসিরে এক নাম্বারে আপনি যখন কথা বলতে যাবেন হয়তো অনেকে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম অবস্থাও দেশে আছে করারের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো অনেকে বসবে না কারণ সবার যোগ্যতা তো আর এক না কথা বলে এই জন্য সেই সময় ওরা কি করবে মন খারাপ করতে পারে দ্বিতীয় নম্বরে জনের ব্যাখ্যা পেয়েছি আপনি যখন সঠিক অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির শুরু করবেন সমাজে প্রচলিত এমন এমন নিয়ম নীতি করা আছে যেগুলোর সাথে কোরআনের বক্তব্য মেলে না যারা আবহমান কাল থেকে ওই নিয়ম নীতি মেনে আসছে তারা দেখবে যে এগুলো তো মিলছে না তখন তারা আপনার উপরে মন খারাপ করবে শত্রুতা করতে পারে বিরোধিতা করতে পারে এই অবস্থা বাংলাদেশে নেই এটা বেশি এখন এখানে কেউ আসা যাবে না ভাই যে যেখানে আছেন এক ঘন্টা সময় পেয়েছি বসা লাগবে স্টেজে কেউ আসবেন না আমার চেহারা খুব খারাপ নাকি এত আসতে বললেন মানে মনে হচ্ছে যে একেবারে দেখতে শুনতে ভালো না এত সুন্দর চেহারা আলহামদুলিল্লাহ মানে আরো ডবল করে বলেন অনেক সুন্দর চেহারা আমার কোরআন উপস্থাপন করার ধরন পেলাম কয়টা দুইটা এক নম্বরে হয়তো না বোঝার কারণে বিরোধিতা আসবে আর সমাজে কিছু নিয়ম নীতি আছে এই কথা তার সাথে মিলবে না তখন তারা শত্রুতা করবে যারা ভালোবাসত আপনাকে তাদের মন খারাপ হয়ে যেতে পারে কথা বলা লাগবে ভাই তার ভেতরে অন্যতম বিশেষ করে এখন বাংলাদেশে বড় ভেজাল চলছে যেটা পীর শব্দটা নিয়ে যেটা রংপুর বিভাগে বিভাগে ধর্মভীরু মানুষ বেশি এদের আর একটা নাম আছে আমি ওই নাম নাই নাই নিলাম দরকার নেই তো এমনি সমস্যা আছে তো এই নামটা ঘোষানো লাগবে আপনাদের নাম দিয়েছে কেন এই সরল বিশ্বাসের কারণে এই নামটা আপনারা পেয়েছে এই নামটা তুলে ফেলা লাগবে সরল বিশ্বাসে কাউকে আন্দাজে বিশ্বাস করা যাবে না কেউ যদি কথা বলতে যায় বলা লাগবে আল্লাহর কথা বলেন রাসুলের কথা বলেন কোন বাবা কি করেছে দাদা কি বলেছে ওটা আমরা মানি না সব সময় ইসলাম মানতে গিয়ে দেখা লাগবে আল্লাহকে বলেছে রাসুল কি করেছে এটা ইসলাম ফাইনাল ইসলাম মানতে গিয়ে এটা দেখা যাবে না যে আমার বাবা কি করেছে আমার দাদা কি বলেছে দরকার নেই কারণ আপনার বাবা দাদার কথায় ভুল থাকতে পারে না পারে না আল্লাহ রাসুলের কথায় কোন ভুল আছে হ্যাঁ, এইদিকে খেয়াল রেখে মানবেন তাহলে কেউ ধোকা দিয়ে বোকা বানিয়ে মফিজ বলবে না আমার ভাইরা কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন আমি যদি এখন ঘুরিয়ে পেছি আজকের তেলাবাদ কিন্তু আয়াতটা পড়ার পরে যদি এদিক ওদিকে পাশ কাটিয়ে বলি হয়তো অনেকে আমার উপরে খুশি হবে না ঠিক আছে কিন্তু সঠিক কথা বলতে গেলে যারা অনেক নিয়ম নীতি একশো বছর দেড়শো বছর ধরে মেনে আসছে ওদের আমি মন পাবো না নবীজিও পাইনি নবীজি আবু সাহেলের মন পেয়েছে আবু লাহাবের মন পেয়েছে তারাও তো মানুষই ছিল কিন্তু তারা বুঝতো যে মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি মেনে নেই তাহলে আমাদের যে অবৈধ সিয়ার এ থাকে না আজ দুনিয়ায় যারা আবু সেহেল আবু লাহাবের উত্তরসূরি কোরআনের সঠিক কথা বলতে গেলে তারাও বুঝে ফেলে যে যা বলতে চায় যদি মেনে নেই তাহলে আমার যে সিয়ার এ পায়া থাকে না তখন বলো হুজুর এটা রাজনীতি ওকে তো জানে এটা রাজনীতি না এটা কোরআনের কথা ও জানে জানে যে মেনে নিলে তো আমি যে আছি এ তো থাকে না আমি বলবো কোথায় তখন বিরোধিতা করে অথচ এমন এমন নিয়ম মানে সেই নিয়মের সাথে কোরআন পড়ে না কারণ ও তো ওর ভাইকে ফাঁকি দিয়ে জাল দলিল করে জমি লিখে নিয়েছে আমি এখন ওর পক্ষে আমি আয়াত পাবো কোথায় আয়াত আছে এমন এক বন্ধু বলছিল যে ওয়াজ করার এক লোক ইমামতি করছে আয়াত পড়েছে প্রথম দিন সুদের আয়াত সভাপতি সাহেবের মন খারাপ কি চাচা আপনি মন খারাপ করেন বলছে হজুর আমি যে সুদ খাই এলাকায় মানুষ জানে তা আপনি আমারে বললেন কেন আমি আপনারে বলিস আমি আয়াত পড়লাম আপনি মিলে গেলে করবো কি আপনি যখন আমার আগলা করে দিলেন মানুষের সামনে উন্মুক্ত করে জানিয়ে দিলেন যে সভাপতি সুদ খায় এ মায়ের সাথে জেনা করে সুতরাং আমি আপনার আর রাখবো না বাদ দিয়ে দিল উপর শহরে গিয়ে নামাজ পড়ালাম পর্দার আয়াত দিয়ে আল্লাহ আর কি সারা ওই মসজিদের যিনি সেক্রেটারি ওর বউ বেড়াকে চাকরি করে সুদের আয়াত পড়ার পরে ওর গায়ে লেগেছে বলছে হুজুর আমার বউ যে চাকরি করে বেড়াকে সবাই জানে তে আপনি আমার বললেন কেন পরে বলেছে ওখান থেকেও বাদ দিয়ে এক অঞ্চলে গেছে বলছে আজকে আর বাংলায় কথা বলবো না আর খোদ বা পড়বো যেন কেউ না বুঝে আর খোদ বা পড়ার এখন নামাজ তো পড়াতে হবে সারা ফাতেহা পড়িয়েছে সুর করে ফাতেহার পরে এবার আরম্ভ করেছে হাকিম সবাই বেশ খুশি কিন্তু ক্যাশিয়ার ডাক দেয়া হুজুর আমি আপনার টাকা দেই সভাপতির বাবার নাম ইয়াসিন আর ওর ওর নাম হাকিম ওর নাম ইয়াসিন ওর বাবার নাম হাকিম ওদের দুইজনের নামে সোরা পড়লেন তা আমি কি করলাম আমার নামে আমি সোরা চাই আচ্ছা, আপনার নাম বলছে বাবর মিয়া বাবর মিয়া নামে কোনো সুরা আছে আচ্ছা, আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়ে আপনার রাখবো না চিন্তা করছে আমি এখন কোরআনে সোরা বানাবো যেমন নামাজ পড়ার সময় আল্লাহ আমি কি করি এখন সোরা ফাতিহা শেষ করার পরে এবার সোরা বানিয়েছে ইয়া আজ্জহাল বাবর আন্তা কালবন কেউ কিছু বোঝে না ক্যাশিয়ার খুব খুশি ডাক দিয়ে বলতো হুজুর এত সুন্দর সোরা একটু অর্থ বলেন ইমাম সাহেব অর্থ করছে হে বাবর নিশ্চয় তুই কুকুর বাবা শুকর তোর দাদা গাধা তোর চোদ্দ বংশ মূর্খ ইমামতি ঠিক তো টিকবে আর আমাদের অবস্থা ঠিক এরকম হয়ে গেছে আমি যেটা এখন বলতে চাই হয়তো অনেকের জীবনে যেটা মেনে আসতেছেন একশো বছর দুইশো বছর ধরে মিলবে না আমিও জানি মিলবে না এখন আমি তো আপনার নাম দিয়ে কোরআন শরীফ বানাতে পারি না পারবো সুতরাং যেটা বলছি যদি মিলে যায় ভালো যদি না মেলে বুঝবেন ওটা আপনার দোষ না আল্লাহ আপনার নিজের দোষ আমার উপরে রাগ করে কোন লাভ নেই কারণ আমি কোরআনের মালিক না আমি কোরআনের খাদেম আমার অ্যাডভার্টাইজ করার দায়িত্ব করে যাচ্ছি দোষ কার বলছে আল্লাহর দোষ ঠিকই দোষ আল্লাহ আল্লাহ কথাগুলো দিয়েছে কেন তাহলে আসেন তো দেখি আজকের তেলাওয়াত তো দিয়ে আমরা কি নিয়ে বাড়ি যেতে পারি পরিচিত একটা সরা পড়েছি কারণ অনেক এমন অধিকাংশ মানুষের এই সরা মুখস্থ আছে ধরন যেটা পেলাম আমরা কারো দিকে তাকিয়ে না ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিকে গোপন করি না সরাসরি আমরা বলতে চাই যার ইচ্ছা হয় সে মানবে যার ইচ্ছা হয় সে গ্রহণ না করে চলে যাবে কারণ আমার আল্লাহ দারোগা পুলিশ করে বানায় নিজে আপনাদের পিটিয়ে হেদায়ত করা লাগবে সঠিক কথাগুলো বলার দায়িত্ব আমার আপনি মানলে ভালো না মানলে আপনার দোষ নাকি সুতরাং যারা আসলেন আজকের এই ময়দানে দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে আপনার এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নাকি হচ্ছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ যারা আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি এ পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই তার জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে লেলিনের নাম শোনেন কালমার্স মাও সেতু এটলা জীবনে একেবারে কিছু করে নাই তা না সারাটা জীবন মানুষকে শান্তি দেওয়া যায় কি করে তাদের জীবনই পড়বে চেষ্টা চালিয়েছে কাঙ্ক্ষিত মানের শান্তি তারা দিতে জোরে বলেন এমনকি আমাদের নবীজি পর্যন্ত পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেননি শান্তির সঙ্গ তৈরি করেও তিনি হেলফুল ফজল নামে যে সংগঠন বানিয়েছিলেন সতেরো বছর থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে চেষ্টা চালিয়েছেন কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পেরেছিলেন বল কেন করান ছিল না তার কাছে কি ছিল না তার হাত মুখ নাক চক কান সব ছিল কিন্তু করান ছিল না যাদের মাথায় মগজ আছে বা তাদেরকে বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি যাকে আল্লাহ নিজে গাইডলাইন দেবেন কিন্তু এক থেকে চল্লিশ বছরে তাকে গাইডলাইন দেয়নি তাকে দিয়েছে চল্লিশ থেকে তেষট্টি ওই তেইশ বছর প্রথম তেইশ বছর তিনি সংগঠন তৈরি করেও নিজের মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা দিয়ে চালিয়েছিলেন যে মানুষকে শান্তি দেওয়া যায় কি করে পেরেছিলেন আরো জোরে বলেন ফল যা ছিল আরো খারাপ হয়ে গেছে এই নবী যখন চল্লিশ বছরে কোরআন পেলেন কোরআন পাওয়ার পরে তিনি চেষ্টা চালালেন আবার তেইশ বছর কয় বছর এবার শুধু শান্তি কায়েম হয়নি তিনি বলেছিলেন খায়রুল করুনি করনি খয়রুল করুনি নাস খয়রুল করুনি উম্মাতি যদিও আমাদের হাদিসের শেষের এই শব্দগুলো জমাদ্দিন বলা হয় না প্রথমটা শুধু বলা হয় এগুলো আছে কিন্তু এই দেশে চালু নেই অন্য দেশ আমি পেয়েছি আল্লাহ নবী বলেন আমার যোগ শ্রেষ্ঠ যোগ শুধু তাই না আমার যোগের মানুষ গুলো শ্রেষ্ঠ মানুষ আরো সরি বলেন কি বুঝলেন এখান থেকে মানুষ তো একই মানুষ কি হাতে নিয়ে আসলেন হেরা গুহা থেকে তেইশ বছরে মাত্র দুনিয়ার আমল পরিবর্তন করে ফেললেন তার নাম কি সুতরাং আজ যদি বিশ্ব শান্তি পেতে চাই কোরআন ছাড়া আমার যতটুকু ধারণা সম্ভব না বাংলাদেশ ডিজিটাল করার জন্য কোরআন লাগবে কোরআন বাদ দিয়ে যদি ডিজিটাল করতে যান ডিজিটাল না টাল হয়ে যাবেন এই যে দেখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যিনি কালকে বিজয় দিবসের দিন এটা রাজাকার যারা তাদের একটা তালিকা দিয়েছে আজকে আবার তবা করছে যে তালিকা ঠিক হয়নি ভুল হয়ে গেছে কোন পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি না থাকে ওটার মানুষ থাকে না ডিজিটাল হওয়ার পরিবর্তে টাল হয়ে যাবেন আমার আজকের আলোচনার ভেতরে এ আয়াতের ভেতরে বাংলাদেশ সম্পর্কে কথাগুলো আসবে সোরা আলাম না কোন কনসোরা সারহন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা আর নাসরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশস্ত করে দেওয়া আপনি কি আছেন ময়দানে এই সোরাটার ভেতরে চৌত্রিশটা আটত্রিশটা শব্দ আছে কেউ যদি একবার তেলাবাদ করে শুধু শব্দের বিনিময়ে হলেও আল্লাহ তিনশো আশিটা নেকি আল্লাহ তাকে দেবে আর প্রতিটা অক্ষরে যদি দশটা করে নেকি হয় হাজারের উপরে আপনার আমল নামায় নেকি তুলে দেবে আল্লাহ আমরা তেলাবাদ করেছি এবার ব্যাখ্যায় যাব কোন আয়াত বসতে হলে তার ব্যাকগ্রাউন্ড ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজর যাই বলেন এগুলো আগে আপনাকে জানা লাগবে নাই তো আপনি আয়াত বুঝতে পারবেন না আপনি কি কথা বুঝতেছেন কোরআনের কোন আয়াত বুঝতে হলে তার সানে নজর আগে জানতে হবে জাল্লা কোন প্রেক্ষাপটে এটা নাজিল করলেন আমরা আজ অনেকে প্রেক্ষাপট না জেনে আন্দাজে ধরি এই জন্য ধরার পরে তখন তবা করি প্রেক্ষাপট যদি জানতাম যে কি কারণে এটা হচ্ছে তাহলে আমরা এমনিতেই ঘটনা বুঝে ফেলতাম এই জন্য প্রত্যেকটা আয়াত নাজিল করার আগে আল্লাহ দেখেছেন এটা এর প্রেক্ষাপট ঐতিহাসিক সানে নজরটা কি কোরআন বোঝার একটা উত্তম মাধ্যম এটা কথা বুঝতেছেন তাহলে এই আয়াত বুঝতে হলে সানে নজরের দরকার নেই আরো জোরে কোরআনে কারিমের তম সোরা এটা আটটা আয়াত আছে মক্কায় নাজিল হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর নবতের তৃতীয় বছর এটা নাজির হয়েছে আল্লাহ নবীকে এই আটটা আয়াত নাজিল করে তিনটা বিষয় নবীজিকে আল্লাহ জানিয়েছেন প্রথম চার আয়াতে আল্লাহ তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন নবীর উপরে যে নবী আপনাকে এই এই নিয়ামত আমি দিয়েছি পরের দুই আয়াতে সান্ত্বনা দিয়েছেন শেষের দুই আয়াতে বিশ্বনবীকে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে এইভাবে কাজ করা লাগবে জোরে বলেন আল্লাহ আকবার আপনাদের মনে আছে কিনা দেখি প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা প্রথম চার আয়াতে দ্বিতীয় দুই আয়াতে সান্ত্বনা তৃতীয় দুই আয়াতে দিক নির্দেশনা পরিকল্পনা আমরা এই তিনটা বিষয় সামনে রেখে আজকে তাফসির করবো ইনশাআল্লাহ আপনি শুনবেন তো নাকি ঠিক আছে সাড়ে নজরের ভেতরে বেশি বিশ্বনবী এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আরব জাহানে দেখলেন যে অবস্থাটা কি দেখি ওই জামানায় বোরা আরব জাহানে বিয়াল্লিশটা নেতা ছিল তিনজন জাতীয় নেতা আর তিনজন জাতীয় নেত্রী তিনটা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি একটা ইহুদি একটা খ্রিস্টান আর একটা মুশরেক আর একটা জাতির নিভু নিভু অবস্থায় ছিল তাদের নাম হানিফ নাম কি আমার কথা কি বোঝা যাচ্ছে এই যে তিনটে প্রতিষ্ঠিত জাতি ইহুদি ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব এদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মোখাইরে তাদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা মুশ্রেকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল আবুল হাকাম ওদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা আপনি আজ বাংলাদেশের সাথে ঐতিহাসিক প্রেক্ষাপট মিলান এই দেশেও জাতীয় নেতা আমরা দেখতে পাচ্ছি তিনজন বঙ্গবন্ধু জিয়াউর রহমান আর আমাদের চাষা এরশাদ তিনটা জাতীয় নেতা না জাতীয় নেত্রী ছিল ওই জামানায় তিনজন প্রথমে আবু সাহেবের বউ না কেরা দুই নম্বর আবু লাহাবের স্ত্রী জামিল আবু সফিয়ানের স্ত্রী হিন্দা আজ আপনি বিশ্বে এমন একটা দেশ পাবেন যে দেশে জাতীয় নেত্রী তিনজন এক নাম্বারে প্রধানমন্ত্রী দুই নাম্বারে খালেদা জিয়া তিন নাম্বারে রওশনের সাদ আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে না তাহলে এ বাদ দিয়ে দিই পুরা আরব জাহানে ছিল ছত্রিশটা গোত্র আর এক একটা গোত্রের জন্য এক একজন নেতা ছিল আলাদা ছত্রিশটা গোত্রের জন্য ছত্রিশটা নেতা আপনি আজ পুরা বাংলাদেশে দেখবেন জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক যে নেতাগুলো বড় বড় নেতা আমি তো মিলিয়ে পেয়েছি ছত্রিশ জন আমার তো দেড় হাজার বছর আগে রেয়ায়তের সাথে আজ বাংলাদেশ কিভাবে যে মিলে গেল বুঝলাম না নবীজি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত দেখেছিলেন যে পুরা আরব জাহানে কে কি করে আমরাও কিন্তু স্বাধীনতা পেয়েছি প্রায় সাতচল্লিশ বছর তার মানে চল্লিশ পার হয়ে গেছে বিশ্বনবী দেখলেন পুরা আরব জাহানে এই বিয়াল্লিশটা নেতা যত অপকর্মের মূল হোতা এরা এরা যদি সামনাসামনি কিছু নাও করে বেসন দরজা দিয়ে নাড়া চালা দেয় আমার এই ছোট্ট মেধা এসেছে বাংলাদেশে এখন সতেরোশো চৌত্রিশ জন মানুষ মেন দায়িত্বে আছে তার ভেতরে তিনশো পঞ্চাশ জন এমপি বান্ন জন মন্ত্রী চৌষট্টি জন সচিব চৌষট্টি জন ডিসি চৌষট্টি জন এসপি পাঁচশো পঞ্চাশ জন চৌষট্টি জন এসপি ছয়শো পঞ্চাশ জন এস টিও ছয়শো পঞ্চাশ জন ওসি আপনি একটু হিসাব টান দিয়ে দেখবেন সতেরোশো চৌত্রিশ জন হয় সারা বাংলাদেশ ঘুরে আমার এমন কোন জেলা থানা বাকি নেই যেখানে আমি যাইনি সব জায়গা যে আমার এই চট্টমেদায় জরিপ এসেছে এই সতেরোশো চৌত্রিশ জন মানুষ যদি দেশে অমরের মতো ভূমিকা পালন করতে পারে এই চট্ট বাংলাদেশ চট্ট জান্নাত হয়ে যাবে যত অপকর্ম আপনি কি মনে করেন জানি না পেছন দরজা দিয়ে নেতারা সব করছে কোনো বাজারে যায় না কিন্তু টাকার ভাগ পায় কোনো ঘাটে যায় না অথচ ঘাট ঘাটের বালির ভাগ পায় এগুলো সব ফেরেস তারা দিয়ে যায় দেড় হাজার বছর আগে আবু জাহেলের যেমন বিভিন্ন বাহিনী ঠিক করা ছিল কাউকে রেখেছিল টাকা কামাই করার মেশিন নিজে কিছু করে না মেশিন গুলো রেখে দিয়েছে ওরা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে আর মাঝে মাঝে আবু জেহেলের অ্যাকাউন্টে টাকা জমা হয় আমার মতো মানুষই একজন এমপি মনে করেন পাঁচ বছর ক্ষমতায় থেকে এত কিছু করে কি করে আমি বরিশালে গিয়েছিলাম বরিশালের পটুয়াখালীর এক এমপি পাঁচ বছর আগেও মাত্র ছয় বিঘা জমির মালিক ছিল এ পাঁচ বছরে তার জমি হয়ে দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো পঁচানব্বই বিঘা পাঁচ বছরে যদি এই হয় তার পাঁচ বছর থাকলে তো পুরা বাংলাদেশ লিখে নেবে আপনি কি চিন্তা করেছেন আট হাজার পাঁচশো পঁচানব্বই বিঘা আপনার চোখ যতদূর যাবে সব তার এগুলো সব রাতের বেলা সিপ্রাইল দিয়ে গেছে কি যত নিয়োগ বাণিজ্য এক একটা প্রাইমারিতে কলেজে এক একজনকে লাগাতে আট লাখ দশ লাখ পনেরো লাখ করে টাকা নিয়েছে সব আল্লাহর নাম বলে খেয়ে নিয়েছে কি এই ধান্দায় অনেকে খাচ্ছে বলছে আমি আল্লাহর বান্দা আল্লাহর মাল খাবো অসুবিধা কি একজন মসজিদে চুরি করতে ঢুকেছে কোরআন শরীফের উপরে পা দিয়ে ঘড়ি পাড়ছে মুসলমান মসজিদ আজান দিতে গিয়ে দেখছে ও কাজ করে ফেলিস ডাক দেবার এই বেটা অন্তত একটা টোল চেয়ার নিয়ে এসে চুরি করলেও হয় কিসের ওপর পা দিয়েছিস আমি আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের উপরে পা দিয়ে আল্লাহর সম্পদ পারছি আমি হাসতেছি আমার মনে হয় কোরআনের উপরে পা দিয়ে চুরি করার চাইতে আরো মারাত্মক অপরাধ যদি কেউ রাস্তার টাকা আত্মসাত করে খায় অনেকে মনে করে রাস্তার টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিলে মনে হয় স্বভাব হবে কিসের স্বভাব একটা মসজিদ বানিয়ে দিলে খুব বেশি হলো চার পাঁচশো জন নামাজ পড়ে কথা বলছে না কেন কিন্তু একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার্ট বানিয়ে দিলে লক্ষ কোটি মানুষ চলাফেরা করে হাজার মসজিদ বানানোর চাইতে আল্লাহর কাছে একটা রাস্তা সংস্কার করা অনেক মূল্যবান এই দেশের এই দায়িত্বশীল মানুষগুলো ইসলাম বোঝে না এই জন্য রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ মাদ্রাসা দান করে না আমি ইসলাম বোঝেননি গাছের ময়দানে বিশ্বনবী গভীর চিন্তায় পড়ে গেলেন যে কি করি এই জামানায় জাতীয় ব্যবসা করে খাচ্ছে সুদের ব্যবসা ইয়াহুদিরা কারা ওরা সুদ খাইয়ে মানুষকে দুর্বল করে রাখতো কারণ যে লোকটা সুদ দেয় তার একটা পাওয়ার থাকে আর যে লোকটা সুদ খায় না যে সুদ খায় তার একটা পাওয়ার থাকে কারণ সে টাকা ছেড়ে রাখে আর যে সুদ দেয় সে নীতি দুর্বল হয়ে যায় ওই জামানা ইয়াহুদিরা মস্তানি করতো এই কারণে মানুষের কাছে টাকা ছেড়ে একটু টাকা আসতো টাকা যদি দিতে না পারতো বউ ছেলে মেয়ে আরো বিভিন্ন জিনিস লিখে নিত আমার মনে হয় দেড় হাজার বছর আগের এই সিস্টেম এখনো বাংলাদেশে আছে এটা যেহেতু গ্রাম অঞ্চল হাজারো বিঘা জমি দেখতে পাচ্ছি এখানে অনেক চাষি আছে যারা জমি জায়গা দিয়ে সোদের ব্যবসা করে এখানে আছে কিনা জানি না বলছে আপনি মিলিয়ে দেখেন তো মাসলাটা মেলে কিনা আমি চেয়ারম্যানকে এক বিঘা জমি দিলাম উনি চাষ করে খাবে এক লক্ষ টাকা আমারে দিল যতদিন উনি টাকা ফেরত না নেবে চাষ করে খাবে এর নাম কি এটা জায়েজ নেই এটা মায়ের সাথে জেনা করার গোনা হবে এলাকায় আমি জানি ওরকম কিছু মানুষ আছে একটু হাত তোলেন তো দেখি একজন দাড়ি মুখে নিয়ে টুপি মাথায় দিয়ে কাজ করে খাও না না ঠিক আছে একজন অপমান হলো অসুবিধা নেই একজন আর কেউ আছে না খাত তোলেন তো ও আর শুধু শোনা নাই দুইজন হ্যাঁ আপনি লজ্জা পাচ্ছেন কোন কারণে এখানে কয়েকজন মানুষ আছে কে আমাদের কোটি মানুষ থাকবে এ দুজন হাত তুলে যে ভালো করিস আর কেউ আছে হাত তোলেন এলাকায় আর ওয়াজ দেবেন না এসব আল্লাহর অলি বসে আছে তাও তো পেয়েছি এই যে গনা করছে ওরা লজ্জা পেলেও অসুবিধা নেই আমি হাত তুলে মানুষকে দেখালাম এই দুইজন পেলাম এরা যদি এই গনা না ছাড়ে নিজের গর্ভবতী মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে হ্যাঁ তাহলে এটা আমরা সমাধান কি পাবো এটা যদি উনি করে খায় এখান থেকে মুক্ত হওয়ার কোনো লাইন আছে কিনা দেখা লাগবে না দুইটা পদ্ধতি যদি পালন করতে পারে যার কাছ থেকে এভাবে কি বন্ধক বললেন কট বন্ধক সে যাই বলেন আপনি বুঝলি হবে এটা পালন করার সিস্টেম দুইটা এক নম্বরে যতদিন উনি ওই জমি করে খাবে চাষ করে ততদিন সরকারকে ওই যে ট্যাক্স খাজনা যায় বলেন এদিকে কি কয় টাকা করে এক বিঘা জমিতে আমাদের কুষ্টিয়ায় সাতষট্টি টাকা সরকারকে দেওয়া লাগে এদিকে আপনারা সরকারের আরো আপন আমাদের দুই টাকা বেশি নিচ্ছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এই টাকাটা সরকারকে আপনি যতদিন চাষ করবেন বছরে বছরে সরকারের খাতায় দিয়ে দেবেন কি বুঝতে পারছেন দুই নম্বরে যখন ওই টাকা আমার কাছ থেকে ফেরত নেবেন এক লক্ষ তখন আঠারো থেকে বিশ হাজার টাকা কম নেওয়া লাগবে যদি ষাটের নিচে হয় তাহলে আট থেকে দশ হাজার আর লাখের উপরে চলে গেলে আঠারো থেকে বিশ হাজার আমি মনে হয় বোঝাতে পারিনি আমি চেয়ারম্যানের কাছে টাকা দিলাম এক লাখ জমি নিয়ে নিলাম এক বিঘা এই জমি যখন ফেরত দিয়ে দেব তখন উনি আমার কাছ থেকে আঠারো থেকে বিশ হাজার টাকা কম নেওয়া লাগবে এখন এই পদ্ধতি যদি আপনি যার সাথে করছেন উনি মেনে নেয় তাহলে করেন না অন্য কোনো ব্যবস্থা ধরা লাগবে তো এই গোনা নিয়ে আপনার নামাজ রোজা দাঁড়িয়ে ওই টোপি সব বৃথা আশা করছি মেনে নেবে উনি একা না এখানে আরো আছে আমি জানি আছে আমি জানি আমি আমি আন্দাজে বলছি কত আল্লাহর অলি বসে আছে লজ্জা পাচ্ছে কিসের লজ্জা আপনার আপনার যে মায়ের সাথে জেনা করার কোনো হচ্ছে একবার না তেত্রিশ বার সকাল নয়টায় বলবেন বসে আছে বসে আছে ইসলামী ব্যবসার যে নিয়ম নীতি আছে মশারাকা মোদারাবা মোরাবাহা এটা আবার এক একটা ছয় প্রকার করে এক একটা আয়াতের ভেতরে যে কত তথ্য আছে যত গবেষণা করবেন তত বের হবে আমরা তো সময় পাই না এগুলো করার আমাদের গবেষণা হয় লালনের জীবনে নিয়ে কত মন গাঁজা খেয়েছে কি কথা বলছে এখন বাংলাদেশে লালন একাডেমি আছে লালন গবেষণাগার আছে আমার মনে হয় আমার লালনের বাড়ি থেকে মাত্র চার পাঁচ মিনিটের পথ ও যে সমস্ত কথাবার্তারা বলেছে ইসলামের বিপক্ষে ওর ইমান আছে কিনা তাদের যে আল্লাহ সেই মোহাম্মদ এ কথা বলে কারো ইমান থাকবে ওর মাজারে হাজার হাজার গাঁজা পাওয়া যাচ্ছে সারা দেশ মিলে যতটুকু গাঁজা না পাবেন ওর মাজারে তাদের বেশি পাবেন অথচ রংপুর দিনাজপুরে ঠাকুরগা পুরী গ্রামের মানুষ যায় বউ ছেলে মেয়ে সব নিয়ে বোঝা আল্লাহর অলির দরবারে যাচ্ছে ও যদি অলি হয় শয়তান কোনটা সম্মানিত ভাইরা আমি ওইদিকে ইন্ডিকেট করিনি আমি বলতে চাচ্ছি যারা কোরআন নিয়ে গবেষণা করলে অনেক তথ্য আপনি পাবেন শিরিক আর বেদাত থেকে বেঁচে থাকতে পারবে এটা যেহেতু নেই শিরিক আর বেদাত আরো তৈরি করা যায় কি করে সেগুলোর জন্য টাকা পয়সা মানুষ খরচ করছে আর আমরা উদ্বুদ্ধ হচ্ছি আমার যেহেতু সময় আজকে কম দিনের বেলা আমি মাহফিল করি কম আসলে হয় না এই কথাগুলো বোঝাতে হলে রাতের বেলা নিস্তব্ধ সময় লাগে আজকে মাহফিল আছে রাতের বেলা দিনাজপুর না দিনাজপুর নাকি ডোমার ডোমার কোন থানা কোন জেলা নীলফামারি ডোমারে আছে রাতের বেলা আছে ডোমারে নয়টায় উঠবো এগারোটা বারোটা পর্যন্ত ওখানে কথা বলবো ইনশাল্লাহ দিনের বেলায় মাহফিল নিয়েছে আমি আগে আগেও জানতামও না এই কিছুদিন আগে জানলাম দিনের বেলা অনুষ্ঠান নিয়েছে সুদের বিষয়টা বিস্তারিত কথা বলা লাগবে নাই তো এই যে জমি কট বন্ধক এটা আবার তিন প্রকার কয় প্রকার যে একটা বললাম একটাই তো ধরা খেয়ে যাস বাকি দুইটা বললে যায় যাস বাকি দুইটা কি আমি এক বিঘা জমি চেয়ারম্যানকে দিলাম দশ হাজার টাকা নিলাম প্রত্যেক বছরে বছরে উনি চাষ করে খাবে এক বছর দশ হাজার টাকা দেবে এর নাম কি খাই খালাসি এটা আর একটা আছে ঠিক আছে যা বললে আপনি বোঝেন তাই বুঝে বুঝে নেন এটা যাস এটা কারণ এক বিঘা জমিতে দশ হাজার টাকা উপায় করা এক বছরে অত কষ্ট না কথা বুঝতেছে তিন নম্বরে নিয়ম হচ্ছে আমি দশ হাজার টাকা ওনার কাছে নিলাম এক বিঘা জমি দিলাম উনি চাষ করে খাবে ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না খেয়ে দেয়ে শোধ এর নাম কি এইটাও জায়েজ আছে তিনটা পদ্ধতির দুই নাম্বার তিন নাম্বারটা যায় আছে প্রথমটাও জায়েজ আছে কিন্তু শর্ত কয়টা কথা বলেন ব্যাংকিং ব্যবস্থায় যারা ব্যবসা করে খাচ্ছেন টাকা পয়সা রেখে যদি সুদ থেকে বাঁচতে চান তিনটা পদ্ধতি মশা রাখা মদারাবা মরাবাহা আপনি পাশের একজন দোকানদারি করছে তার সাথে দোকানের মাল নিয়ে ব্যবসা করবেন ব্যাংকের মাধ্যমে করবেন কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অসুবিধা নেই তিনটা সোরাতে এক নাম্বার মশা রাখা শিরিক বা পার্টনারশিপ করে ব্যবসা করা আমি পাঁচ লাখ টাকা দিলাম চেয়ারম্যান দশ লাখ দিল এক জায়গায় টাকা করে আমরা দুইজন ব্যবসা আরম্ভ করলাম শেয়ারে অনেক একটা পুকুর নিলাম অথবা একটা আমের গাছ নিলাম লিচুর একটা বাগান নিলাম আপনি কেউ আছেন ময়দানে এই ব্যবসাটা করার ক্ষেত্রে যদি এক বছরের জন্য মনে করেন নিয়ে নিলাম যদি লাভ হয় তাহলে আমার একশো ভাগের পাঁচ ভাগ আর ওনার একশো ভাগের দশ ভাগ যদি লস হয় ওনার যাবে দশ ভাগ আমার এই নিয়মে যদি কোনো মানুষের সাথে মিলে কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যাংকের সাথে যার সাথে করে এ ব্যাংক যদি সোনালি রূপালি চৈতালি কাঁকলি যা হয় অসুবিধা নেই এটা ইসলামে হয় অসুবিধা নেই কিন্তু এই নিয়মটা মানা লাগবে কথা বুঝতেছেন দ্বিতীয় নম্বরে আমার টাকা আছে কিন্তু আমার ব্যবসা করার যোগ্যতা নেই কিন্তু চেয়ারম্যানের ব্যবসা বসে ভালো ওনার যোগ্যতা আছে শরীরে শক্তি আছে আমি ওনারে নিয়ে নিলাম বললাম আপনি আমার ব্যবসা করে দেন আমি টাকা দেবো এই টাকা দেওয়ার পর উনি ব্যবসা চালাচ্ছে ওনার নির্ধারিত একটা বেতন থাকবে যদি লাভ হয় আমার তো টাকায় টাকা বাড়বে আর ওনার একটা বেতন আছে আর যদি লস হয় আমার টাকা লস ওনার শ্রম লস এটা যদি কেউ ব্যাংক করে সে যে ব্যাংক করে করুক জায়দাস আপনি আছেন তিন নম্বরে বাহা এটা আবার ছয় প্রকার এর প্রথম পম্পর প্রকার হচ্ছে আমি এক লক্ষ টাকাতে একটা ফ্রিজ কিনলাম বা মোটর সাইকেল কিনলাম শোরুম দিলাম ওখান থেকে চেয়ারম্যানের কাছে এক লক্ষ বিশ হাজার টাকায় বেঁচে দিলাম বাকিতে উনি হয়তো দুই বছর তিন বছর সময় নিলে এর ভেতরে এক লাখ বিশ হাজার টাকা মাঝে মাঝে দিয়ে দেবে এটা যায় আছে কারণ আমার এক লাখে বিশ হাজার লাভ আর ওনার লাভ হচ্ছে না টাকাও ছিল না ফ্রিজও ছিল না দুই তিন বছর সময় পেলে আস্তে আস্তে দিলে উনি ফ্রিজের মালিক হয়ে গেল এটা যদি কোনো ব্যাংক করে আপনার সাথে যায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশে যেটা করছে কিছু মানুষ মাল পত্র কিনে ফর্দ করে এসে ওনাদের কাছে ধরিয়ে দেয় টাকা দিয়ে দেয় এটা জায়জ নেই কোন ব্যাংকের লোক যদি এই সিস্টেমে কারবার করে তাহলে ওই ব্যাংকের লোকের সাথে যাওয়া লাগবে মনে করেন আমার সাথে যে আমি যদি পাঁচ লাখ টাকার মাল কিনি ওটা আমার সাথে যে ওনারা নিজেরা কিনে দিয়ে ফর্দ করে ওই টাকা ওনারা দিয়ে দেবে কথা বুঝতেছে তাছাড়া নিজেরা কিনে নিয়ে মন মতো লিখে সই করে দেবেন হবে না ইসলামে ব্যাংক আগে এই নিয়মটা মানতো কিন্তু এখন আর মানে না এখন তো এই দায়িত্ব পেয়েছে আল্লাহর অলিরা কথা বলছে সুদের ব্যবসার যে মারাত্মক ক্ষতি তাফালু ফাদানু আল্লাহ বলেন যারা সুদ খাবে এরা যদি ছেড়ে না দেয় আমি আল্লাহ বলছি এরা যেন আমার সাথে আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায় আর বলেন বাংলাদেশে এখন অলরেডি আল্লাহর সাথে যুদ্ধ চলছে না বন্ধ হয়ে গেছে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহ রহমত কামনা করেন পাগল এ ব্যবসা করতো কারা বলেন তো এহুদিরা জোরে বলে এই সমস্ত ব্যবসা যারা করছে আজ বিভিন্ন এনজিও ব্যারাক স্যারাক আশা দোরাশা নিরাশার মাধ্যমে আমার মনে হয় এরা যারা মুসলমান দাবি করার পরে কাজ যারা করে এরাও এক প্রকার ইয়াহুদি এরা মারা গেলে ইমান পাবে না দুই নম্বরে মদের ব্যবসা করত খ্রিস্টানরা কারা ওরা চার প্রকার মদ বানাতো নাকির হাত দাবা তোব্বা খাদরা ফলের রস পচিয়ে যেটা বানানো হয় ওর নাম নাকির বাংলাদেশে যেটা আমরা বাংলায় বললে চিনি তাড়ি কি এলাকায় আছে দুই নম্বরে হাত দাবা যেটা বিদেশে পাচার হয় আমার চুয়াডাঙ্গার দর্শনা মিলে এটা তৈরি হয় বাইরের দেশে যাবার সময় বোতলের আগে লিখে দেয় হাত দাবা এটা আখের রস পচিয়ে করা হয় আমার মনে হয় আপনি ময়দানে নেই আছেন এবার বিভিন্ন লতা পাতা এক জায়গায় করে পড়িয়ে বসিয়ে ওইটা বড়ি বানানো হয় ওইটার নাম হচ্ছে খাদারা এখন বাংলাদেশে যেটা বাইরের দেশ থেকে আসে বাবা বলি ইয়াবা আমরা বিভিন্ন নাম দিতে পারি কিন্তু জিনিস একই কথা বুঝতেছে ওই জামানায় খ্রিস্টানরা চার প্রকার মদ বানিয়ে খাওয়াতো মানুষকে মাতাল করে রাখতো ওদের নিয়তে যখন মদ খাবে মাতাল হয়ে থাকবে আমরা যে বিয়াল্লিশ জন নেতা আছি আমরা সব কিছু উল্টা পাল্টা চালাবো কারণ এই দেশে সুস্থ মস্তিষ্কের কোন নাগরিক আমাদের প্রতিবাদ করার মতো খুঁজে পাওয়া যাবে না কারণ সব মাতাল আজও থেকে ধান্দা করে এই দেশ থেকে সোনা রূপা দস্তা এগুলো সব বিদেশে পাচার করে আর বাইরের দেশ এই মায়ানমার ইন্ডিয়া চীন নেপাল ভুটান এ দেশ থেকে আসে বাবা ডাল আর লাল পানি এগুলো আসার পরে তোমাদের খুব উপকার হচ্ছে এইগুলো আসার পরে যে ঐশী তৈরি হয় নিজের বাবা মাকে নিজে সন্তান হওয়ার পরে সবাই করে আজ আমার যতটুকু ধারণা বাংলাদেশে হয়তো ডাইরেক্ট অনেকে ইনডাইরেক্ট এই মদের আমদানি করে কেউ ব্যক্তিগত ভাবে কেউ রাষ্ট্রীয় ভাবে কেউ প্রাতিষ্ঠানিক ভাবে মদের আমদানি করে পোড়া জাতিকে মাতাল করে রাখতে চায় পোড়া জাতি যখন মাতাল তখন ওই মানুষগুলো মন মতো কাজ করবে কেউ বাধা দেওয়ার মতো শক্তি রাখবে না আপনি আর যাই করেন দুনিয়ার জন্যে ইমান আপনি পাবেন আপনি খ্রিস্টান হয়ে মারা যাবেন ইমান পাবেন না এমনকি মদ খোর যারা আমাদেরকে যদি অসুস্থ হয়ে যায় দেখতে যাওয়া যায় নেই অথচ এই দেশে আমরা দেখতে পাচ্ছি দেশের কত নাম করা করা নেতা মদ খেতে খেতে যাচ্ছে এটা কিছুদিন আগে মারা গেল বাদল আলেমদেরকে আগে গালি দিয়েছিল কুকুরের বাচ্চা বলে ভারতে মারা গেছে ডাক্তার রিপোর্ট দিয়েছে ও এমনি এমনি মরেনি ও মদ খেতে খেতে মরেছে জোরে বলেন খ্রিস্টানদের জাতীয় ব্যবসার নাম কি আরো জোরে আজ বাংলাদেশে যারা মদ খায় মদের ব্যবসা করে আমদানি করে এরাও এক প্রকার খ্রিস্টান নামের আগে যত মুসলমান থাক অথচ ক্যাসিনোর মাধ্যমে দেখেন মদ জোয়া নারী আর লটারি এগুলোর দেদার সে ব্যবসা চলছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে সব কনসে দমন করার জন্য চেষ্টা চালাচ্ছে যদিও সবাইকে ধরা এখনো সম্ভব হয়নি ক্যাসিনো এ শব্দটা কোরআনে আছে না নেই কোথায় কোরআনে কারিমে আল্লাহ এগুলোর নাম ধরে ধরে আল্লাহ দেড় হাজার বছর আগে সতর্ক করেছে এখন হয়তো নাম আপনি পাল্টিয়ে দিয়েছেন ব্যবসার কারণে ক্যাসিনো দু জিনিস তো একই আছে শয়তানের ঘৃণিত কাজ কার শুধু শয়তানের কাজ না শয়তানও ঘৃণা করে ফাঁদিতানি বহু আমরা আল্লাহর পক্ষ থেকে জানলাম কামিয়াবি সফলতা ডিজিটাল হতে হলে এগুলো ছেড়ে দেওয়া লাগবে আর ডিজিটালের ঘোষণা দেওয়ার পরে যদি কেউ এগুলোর সাথে জড়িত থাকে ওর আর বিচার না একবারে ফাঁসি দেওয়া দরকার ক্যান্সার কারণগর ক্যান্সার আমার ভাইরা তিন নম্বরে মুশরেক যারা তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা কিসের ওরা নিজেরা কোনো কাজ করতো না বউ দিয়ে ব্যবসা করে খেত আজও বাংলাদেশে অনেক পুরুষ মানুষ কোনো কাজ করে না বুক ফুলিয়ে বেড়ায় কি ভাই আপনার কাজ কাম নেই এভাবে বেড়ান কি করে টাকা কামাই করার মেশিন আছে নিজের বউ বেটার বউ মেয়েকে বেড়াকে লাগিয়েছে এনসিআই লাগিয়েছে ওরা সাইকেল চড়ায় মানুষ বলে সার্কাস ওরা কামাই করে নিয়ে আসার বসে বসে খায় দেড় হাজার বছর আগে মোশরেকদের চরিত্র ছিল ওরা তিন চারটে করে বিয়ে করত কারণ যার বউ বেশি তার ইনকাম বেশি আমি আজ আর নিচে নামতে পারলাম না তাই এ দেশে অনেকেই ধান্দা খুলে বসে আছে নারী দিয়ে ব্যবসা করছে সব জায়গায় একটা সাবান বিক্রি করবে তাও পুরুষ মানুষ দিয়ে হচ্ছে না মহিলা কথা বলছেন একটা সাবান আমি যদি মিডিয়ার সামনে একটা পুরুষ মানুষ দিয়ে বলেন ভাই সাবানটা ভালো আপনারা নেন নেবে না মহিলা নিজের ওর না বুক থেকে ফেলে দিয়ে বলবে সাবানটা ভালো তখন মানুষ নেয় এই যে নারী দিয়ে ব্যবসা করে খাওয়া এ অভ্যাস মুশরেকদের আজ বাংলাদেশে যারা এই কাজ চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত করছে আপনি দেখবেন এগুলো মারার সময় ইমান পাবে না এরা মোশরেক হয়ে মরবে নবীজি তিনটি জাতির অবস্থা থেকে প্রেশান হয়ে পড়লেন বুকের উপরে মনে হচ্ছে বড় ভারী বোঝা আমার আল্লাহ করলেন ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك হে নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেয়নি আপনার কাছে আমি ইসলামটা ব্যাখ্যা করিনি আপনার পিঠের উপরে যে বোঝা এই বোঝাকে আমি আল্লাহ নামিয়ে দেয়নি আল্লাহর নবীকে আল্লাহ চারাতে কি দিয়েছেন নিয়ামতের বর্ণনা কিসের এটা বিশাল একটা নিয়ামত এই নিয়ামতের বর্ণনা করছেন আপনি তো সংকীর্ণ অবস্থায় ছিলেন আপনি ব্রড মাইন্ডের ছিলেন না আমি আপনাকে আল্লাহ ব্রড মাইন্ড করে দিয়েছি আপনি সংকীর্ণ মানা নেই আপনি হয়ে গেছেন আকাশের চাইতে উদার এই যে নিয়ামতটা দিয়েছে কে আরো চলে বলেন কে আল্লাহ বলেন আমি এই নিয়ামত আপনাকে দান করেছি এই বিশাল নিয়ামতটা পাওয়ার কারণে আপনার পিঠের উপরে যে বসা ছিল এই বোসাটা আমি আল্লাহ নিজে নামিয়ে দিয়েছি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ চিন্তা করতেন যে সমাজ আমি পরিবর্তন করব কি দিয়ে রব্বুল আলমিন তাকে শিখিয়ে দিলেন যে আমার কাছে আপনি দোয়া করেন রব্বি মখরাজা সিদিকি নাম্বার আল্লাহ বলেন নবী আপনি দোয়া করুন আমার কাছে দিনাজপুর বাসী দোয়া শিখিয়ে দিচ্ছেন কে কবুল করবেন কে একটু বোঝার চেষ্টা করেন তো যিনি দোয়া কবুল করবেন তিনি শিখিয়ে দিচ্ছেন আমি যদি এখন চেয়ারম্যানের কাছে কোনো দরখাস্ত করি উনি যদি বলে না এইভাবে না যে এইভাবে লেখেন যে মাননীয় চেয়ারম্যান আমার বাড়িতে একটা নলকূপ দরকার এভাবে এভাবে যথারীতি সম্মান বিহিত এভাবে লিখে আপনি সই করেন আমি ওটা গ্রহণ করে নেব উনি যদি নিজে শিখিয়ে দেয় আর ওইভাবে যদি আমি লিখি ও গ্রহণ করতে দেরি করবে আল্লাহ পাক বলেন হে নবী আমি দোয়া কবুল করব অথচ আমি আপনাকে শিখিয়ে দিলাম যে এইভাবে করেন আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন অকর রব্বি আদো খেলেনি মদ খলা সিদ্দিকি ওয়া খরিজনি মখরাজা সিদ্দিকি ওয়া জাআলনি হে আল্লাহ তুমি যদি এই যে বিশাল কষ্টের পাহাড় আজ তেরো বছর আমি বহন করছি মক্কায় সজ্জার বাইরে চলে গেছে তুমি যদি আমাকে আজ এই ঘর থেকে বের করে দাও এখন আমার চারিদিকে শত্রু দিয়ে ঘেরা এই কঠিন অবস্থায় যদি আমাকে বাঁচাতে চাও তাহলে নিরাপদে বাঁচিয়ে দাও দুই নম্বরে তুমি যদি মদিনায় আমাকে পৌঁছায় রাস্তার ভেতরে যেন কোনো বিপদ আপদ না আসে তিন নম্বরে মদিনাতে যাওয়ার পরে আমার অসহায় করে ফেলে দিও না আল্লাহ তার আমার এই কষ্টের বোঝাটা দূর করার জন্য একটা রাষ্ট্রীয় ক্ষমতা আমারে দাও শুধু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ছেড়ে দিও না মিল্লা দমকা সুলতান নাসির এমন ক্ষমতা তুমি আমারে দাও যে ক্ষমতা পেলে তোমার যে ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে এখানে হয়তো অনেকে রাজনীতি মনে হতে পারে না কোরআনের আয়াত সারা বানী ইসরায়েল পনেরো নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের আশি নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন নবী দোয়া করেন আমার কাছে আমি আল্লাহ কবুল করব বিশ্ব নবীর এই তিনটা দোয়ায় আমার আল্লাহ কবুল করেছিলেন প্রথমটা সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা তিন দিন পরে তৃতীয়টা ছয় মাস পরে তারপরেও তার তিনটা দোয়ায় আল্লাহ কবুল করেছিলেন আরো জোরে বলেন রাষ্ট্রীয় ক্ষমতা না হলে অনেক অন্যায় দূর করা যায় না এটা আল্লাহ জানে না জানে না এই জন্য তো নবীকে আল্লাহ বলছেন আপনি চেয়ে নেন এদেশে অনেক কিছু কোরআন দিয়ে সম্ভব না কিন্তু আইন দিয়ে সম্ভব আরো আসতে বলেন আইনের প্রয়োগ যদি থাকে মানুষ অন্যায় করলেও ছেড়ে দিতে বাধ্য হবে একবার আমার খুলনা শহরের উপরে এক রেকশায় তিনজন দুইজন মহিলার একজন পুরুষ রিক্সার উপরে যার একটা থাক থাকে ওই থাকের উপরে বসে মহিলা দুইটার কাঁধের উপরে পা ঝুলিয়ে দিয়ে উনি গান বলছে মনের সুখে গান বলছে গেছে তোর যেতে হঠাৎ ওই গোল চত্বরে আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে তিনজন এরকম দেখে গান বলা দেখে বলছে এই দাঁড়া রিক্সা চালককে বলছে বেটা দেশের সরকার আইন করেছে দুইজনের বেশি তোলা যাবে না তুই তিনজন তো জন্ডিস আর লেডিস মিলিয়ে তোর দাঁড়া পেছনে দিয়ে দুইটা মারি রিক্সা চালক বলছে স্যার আমার কোনো দোষ নেই আর জোর করে উঠিস এবার উপরে উঠেছে গান বলছে বলে নামিয়ে দিয়েছে দুই বাড়ি ও চিন্তা করছে আমরা দুইজন পুরুষ মায়ের খেলাম আরে দুইজন মহিলা মায়ের খায় না হাসে দাঁড়া ডাক দে বলছে স্যার আমার কোনো দোষ নেই আমি আলাদা রিক্সা ভাড়া করতে চাচ্ছিলাম এরা আমার করতে দেয়নি এবার ওই দুইটা নারীকে ধরে আচ্ছা করে পিটিয়েছে শুধু পিটিয়ে ছেড়ে দেবে তা না ডাক বলছে তোরা তিনজন মিলে রিক্সা কান্দে কর পুরস্কার দিয়েছে সামনে আর মহিলা দুইটা পেছনে ওরা তুলতে পারে না আর্মিরা সবাই মিলে ওদের কাঁধের উপরে তুলে দিয়ে যা রিক্সা চালককে বলছে এবারে উপরে উঠে বস চালক বলছে স্যার ওরা মরে যাবে বলছে যাক আমরা আসি উঠতে চাই না ওরা ঝাবাই ধরে উপরে দিয়ে বলছে সেখান থেকে নিয়ে এসেছিস ওই জায়গায় নিয়ে যা আমি কেন বললাম এটা এটা তো সত্য কাহিনী একবার মাহফিল শেষ করে এক বাড়িতে গেলাম উনি বলছে হজুর যা বললেন এটা আমি ঘটিয়েছিলাম আমি এই কাজ করেছিলাম ওদের সাথে কেন বললাম বলেন তো এই শিক্ষণীয় ঘটনাটা আর্মিদের কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই ওদের ক্ষমতা উপরে যিনি আছে তিনি আদেশ দিলে নিজের মর মতো করতে পারে যারা দায়িত্বে আছে তারা আদেশ দিলে যদি এই আইনটা বাস্তবায়ন করা এত সহজ হয়ে যায় এদেশের যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহর কসম এই দেশ থেকে যত রকমের অন্যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের পেট মাঝাজ নবীজির মতো বাঁকা হয়ে গেছে যদি আপনি এটা দূর করতে চান আল্লাহর বিধান নামাজের হুকুমটা রাষ্ট্রীয় ভাবে জারি করে দেয় আপনি ক্ষমতায় থাকেন একচল্লিশ একাত্তর না কেমন পর্যন্ত থাকেন অসুবিধা নেই কিন্তু নামাজের বিল পাশ করা লাগবে কারণ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এইটা জারি করে দিলে তো আমাদের আর অসুবিধা আছে কারণ পারবে বেতন প্রমাণে আর্মিরা আইন আছে প্রয়োগ করার ক্ষমতা ওদের আছে এদেশে আমরা যদি আইনটা পাশ করে দিতে পারতাম এমনিতে প্রয়োগ করতে পারতাম তখন আর নামাম নামাজের জন্য ওয়াজ করা লাগতো না ঘন্টার পরে ঘন্টা এমনিতে রাষ্ট্রে হবে আইন থাকলে আজান হওয়ার পরে মানুষ এমনিতেই দৌড়ি আল্লাহকে সেজদা দিত কোরআনে কারিমের সূরা হজের চল্লিশ নাম্বার আয়াত আল্লাহ দলিল দিয়েছেন এই পৃথিবীর ময়দানে যদি কোনো মমিন ক্ষমতা পায় ওরা যদি চারটা কাজ আঞ্জাম দিতে পারে আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম এই চারটা কাজের কারণে ওদের উপরে আমি আল্লাহ আর আকাশ থেকে রহমত ফুড়ে নাজির হয়ে যাবে এক বিঘা জমিতে পঁচিশ মন ধান হয় আমি আল্লাহ রহমত যখন ওপর থেকে আসবে এক বিঘা জমিতে পঞ্চাশ মনও দিতে পারি না আল্লাহ এখন দুর্বল আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের বর্ণনাগুলো দিচ্ছিলেন হে নবী আপনার পিঠের উপর থেকে বিশাল বোঝা আমি নামিয়ে দিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা আপনাকে দিতে চাই যদি আপনি আমার সাহায্য নিয়ে চালাতে পারেন যত রকমের অন্যায় অবৈধ কাজ আপনি বন্ধ করতে সক্ষম হবেন বাংলাদেশে এমন এমন অন্যায় আছে যেগুলো ওয়াজ দিয়ে বন্ধ হওয়া সম্ভব আরো সরি নামাজের ভেতরে ফরজ বেশি না বাইরে হ্যাঁ বাইরে বাইরে যে ফরজ গুলো আছে তার এক নাম্বার ফরজ কি শরীর পাক কি পাক আপনি শরীর সব সুন্দর করে পাক করে গেলেন সাবান দিয়ে সরা দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে পাক সাফ হয়ে সুন্দর জব্বা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন হঠাৎ মসজিদের পাশে দেখলেন একজন শাবনুর মার্কা মহিলা দাঁড়িয়েছে কে আপনার নজর পড়ে গেল দেখার পরে তাড়াতাড়ি করে মুখ ফিরিয়ে নিলেন মসজিদে যাওয়ার পর আপনি আল্লাহ আকবার বলে নিয়ত করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানির রহিম মালিক পড়ছেন আর মাঝে মাঝে মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম মনে হবে না এটা কি দেখলাম এটা যদি বন্ধ করতে হয় তাহলে সব মেরে ফেলা লাগবে কি পর্দা দেওয়া লাগবে আরে পর্দা তো দেবে আমির হামসা আসবে যিনি দেবে তিনি এবার পর্দা করা লাগবে নবীদের মাথার উপরে পিঠের উপরে যে যে চিন্তার বসা গুলো একদম বাঁকা করে ফেলছিল নবীজিকে আল্লাহ আং সহরক হে নবী আপনার পিঠ থেকে এরকম বিভিন্ন জিনিস দিয়ে আমি এই পিঠের বোঝা নামিয়ে দেয়নি আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ দুনিয়ার সব চাইতে উপরে তুলে দিয়েছি পৃথিবীতে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনার নাম আমি আল্লাহ উচ্চারণ করার ব্যবস্থা করেছি তাম দুনিয়ায় এমন কোন জায়গা নেই যে এক সেকেন্ডের জন্য পৃথিবীতে রসুলের নাম বাদ যায় না এই বাংলাদেশের হিসাব করেন কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হয়েছে মনে করেন মাগরিবের আজান পাঁচটা দশে আজান শুরু হয়েছে ওখানে ওর দুই মিনিট পরে আজান হবে কক্সবাজার সদরে ও দুই মিনিট পরে আজান হবে চট্টগ্রামে ও দুই মিনিট পরে আজান হবে ফেনীতে ওর দুই মিনিট পরে আজান হচ্ছে কুমিল্লায় ওর দুই মিনিট পরে ঢাকা ওর দুই মিনিট পরে সিরাজগঞ্জ এরপরে বগুড়া এরপরে রংপুর এরপরে দিনাজপুর এরপরে পঞ্চগড় এভাবে চলতে থাকবে একটা সেকেন্ডের জন্য পৃথিবীর কোন জায়গা নেই যেখানে নবীজির নাম বিরত আছে ব্যবস্থা করেছে কে এ পৃথিবী কোন মানুষের এমন নাম উচ্চারণ দুনিয়ার কোন জায়গায় আমার আল্লাহ ব্যবস্থা করে দেয়নি আল্লাহ পাক বলেন হে নবী ওরা বলে আপনার বিরুদ্ধে যে আপনার নাম নেওয়ার লোক থাকবে না আমি আল্লাহ পাক আপনার ব্যবস্থাটা করেছি এমন ভাবে আমার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনাকেও মানুষ উচ্চারণ করবে নামাজের জন্য মানুষকে যখন ডাকা হয় শুধু কি আল্লাহর নাম দিয়ে أشهد শব্দে নিয়ামতের বর্ণনার ভেতরে আমি আরো বেশি শুধু মুসলমানদের মুখে মুখে না আপনার নাম আমি ইহুদি খ্রিস্টানদের মুখে উচ্চারণ করাবো এই পৃথিবীতে মাইকেল ইসহাক নামে একজন খ্রিস্টান লেখক জার্নালিস্ট একশো জন মানুষের একটা তালিকা করেছে দুনিয়ায় যারা সফল হয়েছে দুনিয়ায় তাদের নামে তালিকা করেছে সর্বপ্রথম যার নাম দিয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাংবাদিকরা জিজ্ঞাসা করছে স্যার আপনি নিজের জাতিতে একজন খ্রিস্টান খ্রিস্টানদের অনেকের নাম আপনার কিতাবে বইতে দিয়েছেন তাদের নাম এক নাম্বারে না দিয়ে মুসলমানদের লেডার নবীদের নাম আগে দিলেন কেন মাইকেল দি হান্ড্রেড এই বইয়ের লেখক তিনি বলছে দেখো আমি একশো জন মানুষের উপরে গবেষণা চালিয়ে দেখলাম প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু ভুল আছে কিন্তু এই লোকটার জীবনী পুরা গবেষণা করে পেয়েছি কোনো ভুল আমি পাইনি আমি যদি তারে এক নম্বরে না রাখি তাহলে আমার বিবেক মেনে নেয় না এই জন্য তার আমি এক নম্বরে রাখলাম সবার বলতে পারেন না খ্রিস্টানদের মুখ থেকে নবীর নাম উচ্চারণ করাচ্ছেন কে নিয়ামতের বর্ণনা আমি আর সব দিতে পারছি না শেষ করা লাগবে বলে আমি আয়াত গুলো শেষ করছি আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে শোক অবশ্যই কষ্টের পরে শোক এখানে আমার আল্লাহ আয়াতটা দিয়েছেন দুইবার কয়বার আর জোরে আমরা যারা কষ্টে আছি ইসলামের জন্য মন খারাপ করবেন না আপনার সামনের জীবনে হয় এই জীবনে হোক অথবা মৃত্যুর পরে দুইটা শোক আমার আল্লাহ রেডি করে রেখেছে فإن مع العسر يسرا إن مع العسر يسرا কষ্ট একটা সহ্য করলে সুখ পাওয়া যায় কয়টা আরো জোরে ফাইদা ফারাগত ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব তৃতীয় নম্বর আপনাকে আমি দিক নির্দেশনা দিলাম দ্বিতীয় আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন হে নবী মক্কারে তেরো বছর আপনি কষ্টে আছেন আমিও দেখতে পাচ্ছি আপনাকে আমি মদিনায় নিয়ে দশ বছর রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেশের প্রেসিডেন্ট বানিয়ে আপনাকে আমি সান্ত্বনা দেব তৃতীয় নাম্বারের আয়াতগুলোতে আপনাকে আমি দিক নির্দেশনা দিয়ে দিলাম আপনি কি করবেন বিশেষ করে আপনি যখন অবসর সময় পাবেন তখনই আল্লাহর এবাদতে লেগে যান কিসে আরো জোরে বলেন লেগে যান এবাদত কি আমরা বাংলাদেশে যেগুলো শুধু এবাদত মনে করি এইটা এবাদত না যে নামাজ রোজা রাখা হজ করার না এ পৃথিবীতে বড় এবাদত হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা এইটা আজ এদেশে নেই কথা বলছে কেন এদেশের সবচাইতে বড় অবাদ এইটা মানুষের সাথে ভালো ব্যবহার করা এটা এবাদত এমনকি হাসি মুখে কথা বলো এবাদত মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলবো এটা সাত গা দেওয়ার সব হবে আমরা এখন সব দলীয়করণ বানিয়েছি নিজের দলের লোক হলে সব মাফ অন্য দলের লোক হলে আরো মরুক আপনাকে তো আল্লাহ এই দিক নির্দেশনা দেয়নি এটা শুধু নবীর জন্মে না কেমন পর্যন্ত আসবে তাদের দিক নির্দেশনা এটা আপনি অবসর পেলে আল্লাহর এবাদতে মশগুল এবাদত বলতে মানব সেবা আসতে সম্মানিত মা বোন যারা এসেছেন এবাদতের ভেতরে আমি নয় প্রকার শব্দ পেয়েছি পড়া পড়ান পড়ে আমি এবাদত পেয়েছি নয়টা কয়টা আরো জোরে বলেন পারিবারিক জীবনে মেয়েদের যে আবাদত গুলো পেয়েছি তার অন্যতম হচ্ছে মেয়েরা হবে নেককার কি হবে নেককার কাকে বলে শুধুমাত্র নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়লে মানুষ নেককার হয় না একজন মহিলা যদি নেককার হতে চায় মেসকার শরীফের তিন হাজার সাতশো বত্রিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন তাকে চারটা গুণ অর্জন করা লাগবে এক নাম্বারে নেককার মহিলা ওইটা তার স্বামী যদি তাকে কোনো আদেশ করে জীবন থাকতে জায়েজ হুকুম হলে ওটা সে মেনে নেবে মা বোন যারা এসেছেন শুধু নামাজ পড়াবো যারা কাকা হলো বোরকা পড়ায় এবাদত না এইটাও এবাদত আপনার স্বামী যদি আদেশ করে জীবন থাকতে আপনাকে মানা লাগবে যত জায়েজ হয় কথা বুঝতেছে দুই নম্বরের স্বামী যদি আপনার দিকে তাকায় স্বামীকে আপনি অঙ্গ ভঙ্গি দিয়ে হাসি খুশি দিয়ে অথবা সাজগোজ দিয়ে হলে যে কোনো কায়দায় স্বামীকে আনন্দ দেওয়া লাগবে কি দরকার হয় কাঁত কত দেবেন না অসুবিধা কি স্বামী স্ত্রী কাঁতো কত দেওয়া দায়জ নেই কোনো অসুবিধা নেই আপনাকে দেখে যদি আপনার স্বামী আনন্দ পান আপনি যদি স্বামীকে হাসাতে গিয়ে নিজেও হেসে ফেলেন যে কয়টা দাঁত আপনার স্বামী দেখতে পাবে ওই কয়টা সব হবে এত জোরে সোমান বলার দরকার নেই বাড়ি যে দেখেন যে দাঁত কেলিয়ে পড়ে আছে দাঁত আর বন্ধ আছে তিন নাম্বার নেককার হওয়ার গোনাবলের ভেতরে পেয়েছি স্বামী যেটা পছন্দ করে ওইটা স্ত্রী পছন্দ করবে এ বাংলাদেশের যত স্বামী আমরা আছি প্রত্যেক স্বামী পছন্দ করে আমার বিয়ের পরে আমার মা বাপ আমার সাথে থাক কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না কার কার বউ পছন্দ করে না হাত তোলেন তো একজন তাও আছে এই মা বোন যারা এসেছেন শুধু আর শুনতে আসে না আজকে থেকে আমলটা করা লাগবে যদি আপনি নেককার হতে চান দিক নির্দেশনা আল্লাহ দিচ্ছেন আমি সেটা বললাম একজন স্বামী তাহলে হাত তুলেছে এখানে ওর মনে অবশ্যই দুঃখ আছে আর আমি তো জানি শুধু একা না ওর ভাইরা ভাই এখানে অনেক আছে এখন বলে না কেন মেক্কার মহিলা হওয়ার চার নাম্বার গুণ হচ্ছে স্বামী যতটুকু ইনকাম করে তার উপরে স্ত্রীকে তার চাহিদা নিয়ন্ত্রণ রাখা লাগবে আপনার স্বামীর ইনকামের উপর আপনি খুশি হয়ে দুঃখ কষ্ট হলেও জীবন চালানো লাগবে এই চারটা গুণ যার ভেতরে আছে নবীজি বলেন দুনিয়া দুনিয়া সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে মানুষ আর মহিলা এই চারটা গুণ যাদের আছে তারা আমাদের বাড়িতে যারা আছে আল্লাহ জানায় চারটা গনে গণাম্বিত হওয়ার তাও ফিক ডান্সরে বলেন আমি কোরআনে কারিম শেষ নম্বরে জানিয়েছে হে নবী ওয়াইলা রব্বিকা ফারাগাব আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করবেন মনোনিবেশ করা মানে আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র নামাজ রোজা নিয়ে জিকির নিয়ে পড়ে থাকবেন না এটা জায়েজ নেই অবশ্যই দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে কাজকর্ম করা লাগবে কিন্তু যখন অবসর সময় পান একা একা থাকেন দেন দেন লাইন দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দিন ভাই না এমন সময় কারেন্ট গেল গো এই কি হয়েছে এত তাড়াতাড়ি করেন না এখন ওখানে একজন বসে রাখতে পারেন না বসে আছে কয় তাড়াতাড়ি দেন হ্যাঁ ওটা বসতে বলবো কিসে আমার মুখের আওয়াজ অত তো যাবে বসেন বসেন বসেন বসেন দুইটা মিনিট দুইটা মিনিট বসেন দুই মিনিট দুই মিনিট হ্যাঁ ভাই কি করেন কি আপনি খাই না আল্লাহ আর যান সময় হয়ে গেছে বসে যান বসে যান বসেন বসেন বসেন এই ছেলে কি করো কি তুমি ছাতা কি করে কি হয় আমরা চারটা পনেরো বাজে আসরের নামাজের সময় চলে যাচ্ছে এখন মোনাজাতের পরে নামাজ পড়ে এখান থেকে বিদায় নেন আল্লাহ আমি ربنا ادنا في الدنيا حسنه وفي